আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে PK workers one of the best একটি মাইক্রো ওয়ার্কিং জব সাইট আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের কোনো স্কিল নেই অথবা এক্সপেরিয়েন্স নেই অথবা টাকা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই তাদের জন্য মাইক্রো ওয়ার্কিং জব গুলো হচ্ছে অত্যন্ত সহজ একটি আর্নিং প্রসেস কেননা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ইতিমধ্যে PK workers dot com rapid workers dot com এর মধ্যে যদিও ভিডিও রিভিউ দিয়েছিলাম কিন্তু আজকে যে ভিডিও রিভিউ দেওয়ার একমাত্র কারণ প্রথমত হচ্ছে আপনাদের অনুরোধ পাশাপাশি আমি এটি রিসার্চ করে দেখলাম যে এটি এটিতে কিছু আপডেটেড এসেছে সুতরাং আপডেটেডগুলো জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি নতুন করে পিকো ওয়ার্কার্স ডট কম সম্পর্কে এই ভিডিওতে আমি পুরোপুরি দেখিয়ে দিব কিভাবে কিভাবে আপনি এই ওয়েবসাইটটিতে সাইন আপ করবেন কিভাবে কাজগুলো খুঁজে নেবেন এবং কিভাবে কাজগুলো করে জমা দিবেন স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখেন তাহলে অনায়াসে আপনি মাস শেষে ইনকাম জেনারেট করতে পারবেন বড় ধরনের না হলেও মোটামুটি সুতরাং হাত খরচের টাকা এনশিওর করতে চাইলে আপনাকে আমি অনুরোধ জানাবো এই ওয়েবসাইটগুলোতে কাজ করার জন্য এবং ভিডিও শেষে বলিয়ে দিব যে কিভাবে আপনি কিছু কৌশল কাজে লাগিয়ে মাস শেষে স্কিল ছাড়াই আর্নিং আরো বেশি বাড়াতে পারেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম রেপিড ওয়ার্কার্স ডট কম এর উপরে করে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে কিন্তু কাজ করছেন এই ভিডিওটি এবং আপনি এই ভিডিওটি দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি বোঝা সহজ হয়ে যাবে সুতরাং আপনাকে অনুরোধ জানাবো যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন প্রথমে আপনাকে চলে যেতে হবে সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে তার মানে পিকো ওয়ার্কার্স ডট কম এর উপরে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারফেসে চলে আসবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ইন্টারফেসটির সাথে পরিচিত হবেন প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন এফলিয়ার প্রোগ্রাম যারা একেবারেই নতুন তাদেরকে আমি বলছি যে আপনি প্রথমত ফ্রিতে কাজ করবেন যারা আগে থেকে কাজ করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো এফলিয়ার প্রোগ্রামেও কাজ করে জয়েন করার জন্য এবং এখানে আরো একটি কথা বলে রাখা বলো আপনি মোবাইল অথবা কম্পিউটারে এই কাজগুলো খুব সহজে করে জমা দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এবং এফলিয়ার প্রোগ্রামিং করে কিন্তু আর্নিং জানা জেনারেট করার অবারিত সুযোগ এখানে তারা রেখেছে পাশাপাশি আপনি আপনার ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজের মধ্যে রেফার করে করে আর্নিং ইনক্রিজ করতে পারে সো প্রথমত যে কাজটি করবে সেটি হচ্ছে যে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস উপস্থিত হবে তার পূর্বে আমি আরেকটি জিনিস শেয়ার করি সেটি হচ্ছে যে ফিকো ওয়ার্কার্স এর র্যাঙ্কিং কেমন সেটি আমি দেখাচ্ছি একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রায় সময় একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে কোনো ওয়েবসাইটে বা অ্যাপসে কাজ করার পূর্বে তার র্যাঙ্কিং কেমন তার রিভিউ কেমন পাশাপাশি আর্নিং কেমন আর্নিং দিচ্ছে কিনা এসব কিছু দেখে আপনি কাজে কাজ শুরু করবেন সো আমি এখানে দেখতে পাচ্ছি পিকু ওয়ার্কার্স ডট কম এর র্যাঙ্কিং রয়েছে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে তারপর বিজনেস এবং এটি আপ রেটিং হচ্ছে ডে বাই ডে এবং কোন কোন কান্ট্রির পিপলগুলো এখানে কাজ করছে আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এখানে কাজ করছে ভেনিজুয়েলা ইন্ডিয়া মরক্কো নেপালের মতো বড় বড় কান্ট্রি গুলো কিন্তু এখানে কাজ করছে আশা করি আপনিও কিন্তু এসে স্ট্যাটিস্টিক্স দেখেই কাজ শুরু করতে পারে সো আমি প্রথমে যে কাজটি করব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারভেসটি উপস্থিত হবে সেই ইন্টারভেসটি হচ্ছে এটি অর্থাৎ আপনাকে প্রয়োজনীয় গুলো এখানে প্রোভাইড করতে হবে এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করবেন যেহেতু আপনি আমি ধরে নিলাম নতুন সুতরাং আপনি এখানে প্রথমে সাইন আপ করে নেবেন আপনার প্রকৃত নামটি দিবেন তার মানে আপনার রিয়েল নেম এরপর আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এরপর সেটির পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে number one two three four five এবং লোয়ার কেস লোয়ার কেস মানে হচ্ছে বড় হাতের অক্ষর এবং capital letter small letter capital letter মিলে এবং পাশাপাশি একটি হ্যাশট্যাগ দিবেন অথবা অ্যাট দ্য রেট অফ দিবেন যেগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে অর্থাৎ সবকিছু মিলিয়ে যে যাতে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয় সে সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এরপর নিকনেম মানে হচ্ছে আপনার ডাক নামটি দিবেন এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে দুটো স্যাক বক্স দেখতে পাচ্ছেন সেই স্যাক বক্সের মধ্যে ক্লিক করবেন দেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে সবসময় আপনাকে মনে রাখতে হবে যেটি কোনো ইমেল এসছে এখানে এখানে আমাকে সাইন আপ করার পরে একটি ইমেল তারা পাঠিয়েছে এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আমি ক্লিক করব ক্লিক করার পরে সরাসরি আমাকে লগ ইনে নিয়ে যাবে তার মানে নেক্সট ইন্টারপেজে নিয়ে যাবে এখানে আসার পরে সরাসরি আমার লগ ইন হয়ে গিয়েছে যেহেতু আমি আগেই অ্যাকাউন্ট তৈরি করেছি সো অ্যাকাউন্ট তৈরি করার পালা শেষ এবার আপনি কিভাবে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব প্রথমত আপনি এই ইন্টারপেজের সাথে পরিচিত হবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি এখানে কাজ শুরু করবেন যদি আপনি একেবারে ব্র্যান্ড নিয়ে হয়ে থাকেন তাহলে এখানে রেফার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আপনি রেফার করে করে আর্নিং জেনারেট করতে পারবেন সেটি অবশ্যই আমি দেখাচ্ছি না আশা করি আপনি সেটি পারবেন ফাইন্ড জবস এর মধ্যে আপনি ক্লিক করবেন যেহেতু আপনি কাজ করতে চাচ্ছেন এবং যে যে কাজগুলো আপনি করেছেন সেগুলো মাই টাক্স এর মধ্যে দেখতে পাবেন পাশাপাশি মাই জবস এর মধ্যে টোটাল জব গুলো আপনি দেখতে পাবেন এবং ওয়ালেট হচ্ছে যে আপনি কি পরিমাণ আর্নিং করেছেন এবং কিভাবে এখান থেকে পেমেন্ট নিতে হয় সেটি আপনি দেখতে পাবেন এরপর আপনার এখানে গ্লোবাল র্যাঙ্কিং কিন্তু রয়েছে এখানে যদি আমি র্যাঙ্কিং এ ক্লিক করি অর্থাৎ কোন কোন কান্ট্রির গুলো এখানে কাজ করে এ রয়েছে সেটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই র্যাঙ্কিং এর মধ্যে ক্লিক করতে হবে এখানে যারা টপ র্যাঙ্কার রয়েছেন তারা নিশ্চয়ই এখান থেকে বেশি আর্নিং করেছেন এবং বেশি কাজ করেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুলগেরিয়ার একজন ব্যক্তি নাম্বার ওয়ানে আছে এবং সে তার সাকসেস রেট হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট সে আর্ন করেছে এত ডলার এরপর টাস্ক করেছে এত ডলার এই হচ্ছে মোটামুটি আপনার র্যাঙ্কিং আপনি যদি বেশি বেশি কাজ করেন তারপর আপনার সাকসেস রেটও বেড়ে যাবে এবং আর্নিং কিন্তু বেশি করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন এবার প্রথমত যে কাজটি করতে করবেন সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা সেটিং করে নেবেন তার মানে অ্যাকাউন্ট সেটিংসে যখন যাবেন অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে একটি প্রোফাইল পিকচার দিবেন আপনার নিজের এবং পাশাপাশি এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখানে সেভ সেভে ক্লিক করে রাখবেন আশা করি এই কাজগুলো সহজে করে নিতে পারবেন সেগুলো আমি দেখাচ্ছি না এরপরে আপনি এবার কাজ শুরু করবেন কিভাবে কাজ শুরু করবেন সেটি আমি দেখাচ্ছি এখানে আমি আর্নিং করেছি zero point nine four dollar simple কিছু কাজ করে এটি যে পেমেন্ট করে সেটি আর বলার অপেক্ষা রাখে না আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে ফাইন জবস এর মধ্যে ক্লিক করবেন ফাইন এ ক্লিক করার পরে আপনার এখানে এই ইন্টারভেসটি উপস্থিত হবে এখানে যে কাজের অফারগুলো রয়েছে সে কাজগুলো আপনি খুঁজে নেবেন কিভাবে সেটি আমি দেখাচ্ছি ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি এখানে সাইন আপের কাজ করতে পারবেন সাইন আপের কাজগুলো হচ্ছে যে আপনি ইউটিউব একটি চ্যানেল ক্রিয়েট করে দিলেন অথবা যে কোনো একটি ওয়েবসাইটে অথবা যে কোনো একটি সাইটের মধ্যে গিয়ে সেখানে সাইন আপ করে দিলেন তারপর আপনি যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে গিয়ে ক্লিক করলেন সার্চ করলেন ভিডিও মার্কেটিং করলেন তারপর ফেসবুকের মধ্যে লাইক দিলেন কমেন্ট করলেন শেয়ার করলেন টুইটারের মধ্যে টুইট করলেন অথবা যে পিকচারগুলো তারা দিবে সেই পিকচারগুলো বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন এবং ইনস্টাগ্রামের সাথে কিভাবে লিঙ্ক করবেন সব কিছু কিন্তু এখানে কাজ দেওয়া রয়েছে আপনি কাজ করে শেষ করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা সার্ভের কাজ করেন এবং তারা মজা অনুভব করেন সার্ভে কাজ করে তাদের জন্য অবারিত সুযোগ এখানে রয়েছে এবং সবচেয়ে বেশি কাজ রয়েছে সার্ভের মধ্যে আপনি সেটি সিলেক্ট করে দিবেন সো আমি প্রথমে যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিব সাইন আপ বাটনে ক্লিক করার পরে সাইন আপের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু সবগুলো কিন্তু অল্টারনেটিভ এখানে শো হবে এই কাজটি রয়েছে ইউটিউব ক্রিয়েট অ্যাকাউন্টের এটি যদি করে দিই তাহলে zero point one one dollar কিন্তু আমরা আমরা পেয়ে যাব অনায়াসে সো এখানে অনেকগুলো ইউটিউব ক্রিয়েট অ্যাকাউন্টের কাজ রয়েছে আপনি জাস্ট সাইন আপ করবেন তারপর এখানে স্টাক স্টারক্লিক্সে সাইন আপ করবেন জিরো পয়েন্ট ওয়ান ডলার পাবেন তারপর কয়েন ইউটি সাইন আপ এটি কিন্তু খুব সহজ আরো অনেকগুলো কাজ রয়েছে আপনারা এখানে স্ক্রলিং করে দেখতে পাবেন যে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো কাজ করে আপনি কখনো শেষ করতে পারবেন না সো সাইন আপ এর কাজটি সিলেক্ট করে দিবেন এরপর আপনি চাইলে এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন email submit only simply sign up complex sign up সেটিতে ক্লিক দিয়ে রাখবেন আমি এটিতে ক্লিক দিয়ে রাখলাম তারপর পেমেন্ট মেথড কত ডলার থেকে কত ডলারের কাজ আপনি কাজ করতে চাচ্ছেন সেটি এখানে আপনি ডিফাইন করে দিতে পারেন তারপর আপনি লোকেশন দিবেন সবসময় ইন্টারন্যাশনাল যেহেতু ইন্টারন্যাশনাল অনেকগুলো কাজের অফার সবসময় পাওয়া যায় আপনি এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে successful job low to high low থেকে হাই এই ধরনের চাইলে আপনি সেটিতে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই ক্লিক করবেন অর্থাৎ এটি সেটিংস করে নেবেন আপনার সুবিধার জন্য যাতে আপনি কাজগুলো ধারাবাহিকভাবে পেতে পারেন সো আমি প্রথমে যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে এইখানে সাইন আপের একটি ঠিক আছে আপনাদেরকে আজকে সরাসরি লাইভে দেখাবো এবং আশা করি সেটি দেখে আপনারা অনায়াসেই এই ওয়েবসাইটটিতে করতে পারবেন এবং আমি ভিডিও এর শেষেই অর্থাৎ এই ভিডিও এর শেষে আমি বলে দিব যে আরো কিছু টিপস যাতে করে আপনি আর্নিং আরো বাড়াতে পারেন সো প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে সাইন আপের কাজ কি কি রয়েছে ইন্টারন্যাশনালি এই কাজটি করলে প্রায় একশো নয়টি কাজের মধ্যে তেতাল্লিশটি করা হয়ে গিয়েছে এরপর বাকি কাজগুলো আপনি চাইলে করতে পারেন এরপর zero point four five dollar ভালো একটি রেট তারা দিয়েছে এবং এটি করলে আপনি one zero point one three dollar পাবেন এরপর আপনি এখানে টোটাল দুইশোটি কাজ এর মধ্যে একশো নিরানব্বইটি হয়ে গিয়েছে এবং এখানে ষাটটির মধ্যে প্রায় একুশটি হয়ে গিয়েছে সো আমি এটি ট্রাই করছি এটি ট্রাই করার জন্য প্রথমে আপনাকে এটি ওপেন করতে হবে ওপেন করার পরে সরাসরি আপনাকে ইন্টারভিউজে নিয়ে আসবে এই ইন্টারভিউজে আসার পরে আপনি কিভাবে কাজটি করবেন সেটি আপনাকে বুঝতে হবে এখানে আপনাকে ইংরেজি বোঝার জন্য অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে না জাস্ট আপনি ক্লাস এইটের ইংরেজি যদি মোটামুটি বোঝেন তাহলে অবশ্যই আপনার জন্য কাজগুলো করা অত্যন্ত ইজি হবে সো ইন্টারভিউতে আসার পরে প্রথম আপনি দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হচ্ছে ফ্রান্সের একজন ব্যক্তি এবং তার এমপ্লয়ার নাম দেওয়া রয়েছে জব আইডি দেওয়া রয়েছে মেম্বারশিপ তিন মাস ধরে সেই ওয়েবসাইটের সাথে ইনভলভ এবার কিভাবে কাজ করবে সেটি নিচে স্ট্রাকচার দেওয়া আছে টোটালি আপনাকে সেটি বুঝে করতে হবে সো প্রথমে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে আপনাকে যেতে বলেছে সো আমি সেটি কপি করছি কপি করার পরে সরাসরি আমি একটি আলাদা ট্যাবে ওপেন করছি ওপেন করার পরে আমি নেক্সট ইন্টারপেজে চলে যাব এবং বাকি কাজগুলো কি সেটি আমি এবার দেখাচ্ছি প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে কাজের যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে বুঝতে হবে সো এখানে click on the first banner on the right অর্থাৎ এই ওয়েবসাইটটিতে ঢোকার পরে একটি ব্যানার পাওয়া যাবে সেই ব্যানারে ক্লিক করতে বলেছে submit your valid details and confirm your email address আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিতে বলেছে এবং আপনার কনফার্ম ইমেল কনফার্মেশন করতে বলেছে এরপর পাশাপাশি রয়েছে record proof that task was finished আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর প্রুফ কিভাবে সাবমিট করবেন সেটি full screen that you sign up অর্থাৎ আপনি যে সাইন আপ করবেন সেই সাইন আপের ডেট এবং টাইম সহ শো করে সেই স্ক্রিনশটটি দিবেন এবং পাশাপাশি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং অবশ্যই মনে রাখতে হবে টেম্পোরারি নট অ্যাকসেপ্টেড অনেকে কিন্তু ইমেল অ্যাড্রেস কোলে ভুয়া বা টেম্পোরারি তাদের উদ্দেশ্যে তারা বলে দিয়েছে যে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে এখানে এরপর স্ক্রিনশট দিতে বলেছে এই দুটো বক্সে চলুন আমরা শুরু করি এবার কিভাবে কাজ করতে হবে আমি আমরা লিংকে গেলাম তার মানে এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে আমরা গেলাম লিঙ্কে যাওয়ার পরে আমরা সরাসরি যে ইন্টারফেসটি পাবো এই যে লিঙ্ক লিঙ্কটিতে আমরা গেলাম যাওয়ার পরে আমরা এই ইন্টারফেসটি পাবো এবং এখানে যে রাইট কর্নারে যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি ওপেন করতে বলেছে সেই ব্যানারটি আমি ওপেন করছি সেই ব্যানারটি ওপেন করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে তার মানে একটু লোড নিতে সময় লাগবে সেটি সো ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে সাইন আপ করতে হবে এই যে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে সো প্রথমে বলেছে যে আপনাকে নাম দেওয়ার জন্য সো আমি আমি নামটা দিচ্ছি তারপর ট্যাবে ক্লিক করছি তারপর লাস্ট নেম আমি দিচ্ছি এবার আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে কান্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন যেহেতু এখানে বক্স করে দেওয়া রয়েছে অটো সুতরাং আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন যে কান্ট্রি থেকে আপনি কাজ করছেন সেই কান্ট্রিটি আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ সিলেক্ট করছি এরপর আপনাকে এটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ যেভাবে আমরা সচরাচর সাইন আপ করে নেই সেই সাইন আপের কাজগুলো কিন্তু আপনাকে এখানে তারা দিবে দ্যাটস ইট এরপর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি দিচ্ছেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে পুনরায় এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে রেফারেল কোড রেফারেল কোড না দিলেও কোনো প্রবলেম নেই সুতরাং আপনি ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট তবে আরেকটি কথা বলে রাখা ভালো এখানে আপনি যদি ফেসবুকে লগ ইনরত অবস্থা থাকেন তাহলে ফেসবুকের সাথে কানেক্টেড থেকেও কিন্তু কাজটি দ্রুত করতে পারেন সো আপনাকে অনুরোধ জানাবো আপনি সম্পূর্ণ নতুন ইনফরমেশনগুলো দিয়ে তার মানে এখানে যে বক্সগুলো রয়েছে সেই বক্সের মধ্যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন please select your membership type to continue এখানে মেম্বারশিপ সিলেক্ট করতে বলেছে এখানে তারা তিনটি অপশন রেখেছে প্রথমত হচ্ছে ফ্রি এরপর টেন ডলার দিয়ে একটি পেইড এবং সিক্সটি uh, ডলার দিয়ে একটি ফ্রি যেহেতু আমি ফ্রি করবো সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে যে ফ্রিতে আপনাকে প্রথমে কাজ করতে হবে সুতরাং আমি এটি সিলেক্ট uh, করে দিলাম এখানে পাসওয়ার্ডটা কনফার্ম uh, হয়নি সেটি আবার সিলেক্ট করতে হবে এখানে বলেছে password must contain at least one lower case roman alphabetical character so lower case দিতে বলেছে আমি লোয়ার কেস আপার কেস মিলিয়ে দিচ্ছি আশা করি আপনারা সেটি করে নেবেন অর্থাৎ নাম্বার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সবকিছু মিলাইয়া আপনাকে সেটি করতে হবে সো আমি এখানে আবার the password enter do not match please checks the check them এটি আবার দিচ্ছি আমি অর্থাৎ পাসওয়ার্ডটা আপনাকে ম্যাচিং করতে তারা বলেছে সো সেটি করে তারপর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন alright thank you for signing up an email has been send to your আমার ইমেল একটি লিঙ্ক চলে আসছে সেই লিঙ্কটি আমি অবশ্যই দেখাবো এবার অলরাইট দেখতে পেলেন যে আমার একটি মেইল চলে আসছে এই মেইলের মধ্যে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে মেইল মেইলটি ভেরিফাই হয়ে যাবে এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনাকে এবার স্ক্রিনশটটি দিতে হবে তার মানে আপনি যে কাজগুলো করেছেন সেই স্ক্রিনশটটি দিতে হবে সেটির জন্য আপনি যে ফর্মে সাইন আপ করেছিলেন সেই ফর্মটি রেখে দিবেন এরপর আপনি সেটি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার সময় কিন্তু তারা টাইম এবং ডেট চেয়েছে সুতরাং আমি টাইম এবং ডেট সিলেক্ট করে দিচ্ছি এই যে এখানে টাইম শো করছে এবং ডেট শো করছে এবার স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি একটি নিম বা স্ক্রিনশট বা সাইট ইউজ করতে পারেন এটি আপনি ইনস্টল করে নেবেন যদি ক্রোম ইউজ করেন তাহলে যেটি লিখবেন সেটি হচ্ছে নিম্বাস স্ক্রিনশট ফর ক্রোম আর যদি মজিলা ফায়ারফক্স লিখেন ইউজ করেন তাহলে Nimbus screenshot for Mozilla Firefox এরপর আপনি সিলেক্ট এরিয়াতে ক্লিক করবেন সিলেক্ট এরিয়াতে ক্লিক করার পরে এখানে যে টাইমটি রয়েছে টাইমটি সহ শো করবে এরপর আমি এটি সিলেক্ট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কুইক আপলোড কুইক আপলোড আপনাকে ক্লিক করতে হবে কুইক আপলোডে ক্লিক করার পরে এখানে আপলোড অপশন চলে এসেছে আপলোড অপশন আসার পরে জাস্ট uh, আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে একটি লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে এই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে সো আমি সেটি কপি করছি কপি করার পরে আমি এবার সরাসরি স্ক্রিনশটের যে লিঙ্কটি uh, সেটি এবারে ওপেন করে দেখি সেটি স্ক্রিনশটটি uh, এসছে কিনা আপনি আলাদা একটি ট্যাব নিয়ে সেখানে একটি ট্রাই করে দেখবেন আপনার স্ক্রিনশটটা এসছে কিনা অর্থাৎ আপনি সাবমিট করার পূর্বে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যথাযথভাবে প্রোভাইড করতে হবে তা না হলে কিন্তু তারা কিন্তু পেমেন্ট দিবে না অবশ্যই তারা কিন্তু জাস্টিফাই করবে জাস্টিফাই করে এই যে আমার ফর্মটি ফিল আপ হয়ে গিয়েছে সুতরাং এই যে আমি লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়েছি সেই কপি করা লিঙ্কটি অবশ্যই আমি আপনাকে এখানে সাবমিট করব সো এবার আমি লিঙ্কটি সাবমিট করছি এখানে লিঙ্কটি দিচ্ছি জাস্ট আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে স্ক্রিনশট লিংক লিখে দিব স্ক্রিনশট লিংক সি আর ডাবল স্ক্রিনশট স্ক্রিনশট লিংক লিখে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দ্যাটস ইট এতটুকুই অর্থাৎ আপনাকে এই কাজটি করতে হবে অনায়াসেই সো এটি হচ্ছে আমার স্ক্রিনশটের লিঙ্ক এবার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম সেটি আমাকে এখানে দিতে হবে Kalim T zero two at the rate of Gmail dot com at the স্ক্রিনশটও দিতে পারেন সো কাজ শেষ এবার আমি সাবমিট করব সাবমিট করার পরে আমার কাজ শেষ হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন your task was submitted successfully এবার আপনি কাজগুলো সাবমিট করবেন সাবমিট করার পরে তারা কিন্তু রিভিউ করবে রিভিউ করার পরে আপনার পেমেন্টটা আপনাকে তারা অ্যাড করে দেবে এবার চলে আসি যে আপনি কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন সেটি করতে হলে আপনাকে ওয়ালেটের মধ্যে ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পরে নেক্সট ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসার পরে আপনি দেখতে পাবেন যে ওখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে পেমেন্ট মেথডগুলো দেখতে পাচ্ছেন যে পেপল রয়েছে স্কিল রয়েছে তারপর কয়েন বেস রয়েছে আপনাকে অনুরোধ জানাবো আপনার যেটি বোধ মনে হয় সেটি নেবেন এবং এয়ারটিএম এয়ারটিএম বা এয়ারটিএম যারা ইন্ডিয়ান রয়েছে তাদের জন্য সো এখানে আপনি ten dollar twenty five fifty seventy five dollar হলে আপনি উইড্র নিতে পারবেন পাশাপাশি কয়েন বেসও কিন্তু আপনি নিতে পারবেন সুতরাং আপনাকে সেটিতে ক্লিক করতে হবে কয়েন বেস কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি আমি দেখিয়েছিলাম সেটি দেখে আসবেন আর যদি পেপল না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একটি পেপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যাতে করে আপনি খুব সহজেই পেপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন অনায়াসে আমি আমার চ্যানেলের মধ্যে কীভাবে বাংলাদেশে বসে ইউ সাইপ্রাস ইউজ করে কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিয়েছে আশা করি সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল সো পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অর্থাৎ লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে কানেক্টেড থাকুন আমি বলেছিলাম যে ভিডিও শেষে কিছু টিপস দিব আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আনএমপ্লয়েড হয়ে থাকেন অথবা আপনি যদি মাস শেষে কিছু ইনকাম জেনারেট করতে চান কোনো রকম স্কিল বা কোনো রকম এক্সপিরিয়েন্স বা টাকা ইনভেস্টমেন্ট করা চান তাহলে আপনি মিনিমাম পাঁচটি এই ধরনের মাইক্রো ওয়ার্কিং জব साइट सुज करबें प्रथमत पिको वार्कार्स रही है माइक्रो वार्किंग डट कम रही है মাইক্রো ওয়ার্কার্স ডট কম রয়েছে পাশাপাশি রেপিড ওয়ার্কার্স ডট কম রয়েছে এই ধরনের বাঘা বাঘা যে মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলো রয়েছে সেখানে যদি আপনি পাঁচটিতে ডেলি মোটামুটি সময় দেন তাহলে অনায়াসে আপনি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ইনফরমেশনটা কাজে লাগিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে ঘরে বসে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে তো ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আল ক্যাসি guys in my next video till then take care